হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটা ফ্রি এবং লেজিট এয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি এই এয়ারড্রপটি আপনারা ক্লেম করতে পারবেন জয়েন করে আপনারা এখান থেকে বোনাস পাবেন এবং প্রত্যেক দিন এখান থেকে মানে কিছু পরিমাণ টোকেন আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এবং একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট হয়ে গেলে আপনারা এখান থেকে এটা উইথড্র নিতে পারবেন এটা লেজিট আমি এই ভিডিও যখন রেকর্ড করছি ঠিক তার কিছুক্ষণ আগে আমি এটা থেকে পেমেন্ট পেয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আর্নিংস মাস্টার চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি এখানে আমার যে পেমেন্ট প্রুফটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ দুটোতেই এই প্রুফটা রয়েছে এই পেমেন্ট প্রুফটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের সাথে আপনাদের মধ্যে এই এয়ারড্রপটা নিয়ে বিশ্বস্ততা তৈরি করা এখানে আপনি প্রথম জয়েন করলেই বেশ ভালো পরিমাণ একটা টোকেন পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিবা লেখা আছে এটা হচ্ছে শিবা মেটাভার্স টোকেন যেটা রয়েছে মেটাভার্স শিবা টোকেন সেই টোকেনটার একটা এয়ারড্রপ এই টোকেনটা এখনও মার্কেটে লিস্টেড নয় এটা এখন এয়ারড্রপ চলছে আপনারা এখান থেকে ক্লেম করে রাখতে পারেন এই সব টোকেনগুলো ক্লেম করলে প্রফিট যেটা হবে সেটা হচ্ছে আমরা র্যান্ডম এয়ারড্রপ ক্লেম করতেই পারি এখানে খুব সামান্য দুই চার মিনিটের কাজ করলে আপনারা এই টোকেনগুলোকে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে রাখতে পারবেন এর মধ্যে কোনো একটা প্রজেক্ট যদি সফল হয়ে যায় সেখান থেকে ভালো পরিমাণ প্রফিট বুক করার সম্ভাবনা থাকে র্যান্ডম এয়ারড্রপ করতে থাকতে হবে এয়ারড্রপের টোকেন ক্লেম করতে থাকতে হবে কখন কোনটা মার্কেটে লিস্টেড হবে কখন কোনটা সেল হয়ে যাবে সেটা বলা যায় না এবং কখন কোনটা কোন প্রজেক্টটা অসফল হবে কোনটা কখনোই মার্কেটে আসবে না এটারও কোনো নিশ্চয়তা নেই তবে এইখানে আমি সাধারণত আপনাদের সাথে যেসব এয়ারড্রপগুলো শেয়ার করি সেগুলোতে কোনো খরচ করতে হয় না এখানে শুধু সামান্য পরিমাণ শ্রম খুবই কম সময়ের দু এক মিনিটের শ্রম ইনভেস্ট করলে আপনারা এখান থেকে এই অ্যাসেটগুলোকে উইথড্র করে আপনাদের ওয়ালেটে রাখতে পারেন তাই আমার অনুরোধ থাকবে যে আমি যেসব এয়ারড্রপগুলো শেয়ার করি আমি এয়ারড্রপগুলো আগে নিজে করি তারপরে সেখান থেকে পেমেন্ট নিই যদি পেমেন্ট করে তাহলে আমি সেই এয়ারড্রপগুলোই ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আমি অসংখ্য এয়ারড্রপে জয়েন করি কিন্তু সব এয়ারড্রপ আমি র্যান্ডমলি ভিডিও তৈরি করি না শেয়ার করি না আমার দর্শক বন্ধুদের সাথে আমি শুধুমাত্র সেই এয়ারড্রপগুলো শেয়ার করি যেটা আমি পেমেন্ট পাই এই এয়ারড্রপটা যখন আমি পেমেন্ট পেয়েছি তখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আপনারা চাইলে এটাতে যুক্ত হতে পারেন এই এয়ারড্রপের লিঙ্কটা আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে থাকবে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে লিঙ্ক শেয়ার করার ব্যাপারে এই জন্যে আমি সরাসরি এয়ারড্রপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব না আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আপনারা চ্যানেল বা গ্রুপে এসে তা সেখান থেকে এয়ারড্রপের লিঙ্কটা পাবেন দেখলেই বুঝতে পারবেন বাংলায় লেখা আছে সেখানে ক্লিক করে আপনারা এয়ারড্রপটা ক্লেম করবেন কিভাবে ক্লেম করবেন আমি দেখিয়ে দিচ্ছি চলুন আমরা এয়ারড্রপে চলে যাই প্রথমে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে তো গেলেন সেখান থেকে যখন আমার ইউটিউব সরি আমার টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে ক্লিক করলেন তখন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দেবো তবে তার আগে আমি বলি আমার কয়েকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন যে এই টোকেনটা যে অ্যাড্রেসটা চাচ্ছে সেই অ্যাড্রেসটা আমরা কোথা থেকে দিব আমি সব কিছু এবং কি করে আপনারা এটা এই টোকেনটাকে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন সেই পর্যন্ত সব কিছু দেখিয়ে দেবো ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন তো এখান থেকে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এইরকম একটা বটে নিয়ে আসবে এটা হচ্ছে মেটা মেটাশিবের এয়ারড্রপ বট এরকম একটা বটে নিয়ে আসবে এখান থেকে আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন আমি স্টার্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা অঙ্ক দেওয়া হবে এটা একটা পাজেল পাজেলটাকে সলভ করতে হবে টেলিগ্রামের প্রায় সবগুলো বটই একই রকম সবগুলো এয়ারড্রপই ক্লেম করার সিস্টেম প্রায় একই রকম আপনারা দু একটা দেখলে পরবর্তীগুলো নিজে থেকেই পারবেন কাছাকাছি সবগুলো সামান্য এদিক ওদিক হয়তো হতে পারে নাও হতে পারে তো এখানে আমাকে যে অঙ্কটা দিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি নাইন প্লাস থ্রি আমাকে দিয়েছে এই nine plus three equal to কত হয় এটা আমি এখানে লিখে দিব nine plus three equal to twelve লিখে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখুন আমাকে কিছু টাস্ক দিবে এখানে তারা বলেছে জয়েন আওয়ার চ্যানেল এই টাস্কগুলো সেমভাবে আপনাকেও দেওয়া হবে আপনাকেও এই চ্যানেলগুলোতে জয়েন করতে হবে এখানে প্রথমে আমরা ডোরা এয়ারড্রপের যে চ্যানেলটা সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আমার অলরেডি আগে জয়েন করা আছে আপনার যদি না থাকে এখানে জয়েন লেখা থাকবে আপনি জাস্ট জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তারপরে ব্যাক চলে গেলাম এখানে পরেরটা এখানে দেখুন আমার জয়েন করা নেই তাই নিচে এখানে জয়েন লেখা আছে এখান থেকে আমরা এই জয়েনে ক্লিক করে দিব এই যে জয়েন লেখাটা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ব্যাক দেন ড্রপ এটাও আমার জয়েন করা আছে then airdrop angels join next phantom airdrops join next follow our YouTube account তাদের ইউটিউব অ্যাকাউন্টে নিয়ে যাবে সেখানে এই কাজগুলো সব আপনারা এক্স্যাক্ট করবেন এখানে আপনারা ফাঁকি দেওয়ার চেষ্টা না করলে ভালো কারণ ফাঁকি দিলে অনেক সময় দেখা যায় টোকেনগুলো পাওয়া যায় না আমি এটা এটাতে সাবস্ক্রাইব করে দিলাম করে দেওয়ার পরে ফিরে যাচ্ছি আমাদের বটে সেখান থেকে জয়েন আওয়ার গ্রুপ নেক্সট এটাতে জয়েন করলাম back then join our Telegram চ্যানেলে ক্লিক করলাম জয়েন করলাম ব্যাক এইবার আমাদের যখন সবগুলোতে জয়েন করা হয়ে যাবে আমরা এখান থেকে কি করব এখানে যে চেক বাটনটা আছে চেক বাটনটাতে ক্লিক করে দিব এখানে চেকে ক্লিক করে দিলাম চেকে ক্লিক করার পরে সরি একটা বেশি ক্লিক পড়ে গেল যাই হোক এটাই করতে হতো আমাদের চেকে ক্লিক করার পরে আপনাদের আমাদেরকে এইরকম একটা মেনু দেবে এখানে দেখুন আমার একটা আমাকে একটা মেনু দিয়েছে এই যে এই মেনুটা দিয়েছে এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব এই বোনাসে ক্লিক করব আমি অলরেডি বোনাসে ক্লিক করে দিয়েছি বোনাসে ক্লিক করার পরে এখানে আপনাকে এক কোটি মেটাশিবা মেটাশিবা এনু যেটা রয়েছে মেটাশিবা ভি টু এটা আপনাকে দেওয়া হবে আপনি এখান থেকে মিনিমাম ছয় কোটি মেটাশিবা হলে উজ্জ্বল দিতে পারবেন এখানে প্রত্যেক দিন আপনি একবার ক্লেম করতে পারবেন অর্থাৎ ছয় দিন ক্লেম করলে ছয় দিন এই বোনাস বাটনটাতে যখন ক্লিক করবেন আপনি এই বোনাস বাটনটাতে ছয় দিন যখন ক্লিক করবেন তখন আপনার একটা উইথড্র ব্যালেন্স হয়ে যাবে এবং আপনি উইথড্র দিতে পারবেন এবং উইথড্র রিকোয়েস্ট করার সাথে সাথে এটা আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে এবং আপনি যদি রেফার করতে পারেন প্রত্যেকটা রেফারেও আপনি এক কোটি করে এই টোকেনটা পাবেন এবং যখনই যদি আপনি মনে করেন যে আপনি কিছু সময়ের মধ্যে ছয় কোটি করে ফেলতে পেরেছেন তখনই উইথড্র দিলে সাথে সাথে আপনার ওয়ালেটে চলে যাবে তো এবার আমরা দেখব কিভাবে আমরা এটাকে আমাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করব ট্রাস্ট ওয়ালেটে কীভাবে নিতে পারবো তার জন্য প্রথমে আপনাকে আপনার ওয়ালেটটা এখানে অ্যাড করতে হবে এখানে ওয়ালেটে ক্লিক করার পরে আমাদেরকে বলবে your TomoChain address is not sent অর্থাৎ আপনার যে টোমো চেইন অ্যাড্রেস আছে এই টোকেনটা মূলত টোমো চেইন বেস্ট টোকেন এখানে আপনাকে টোমো চেইন অ্যাড্রেস দিতে হবে সেটা দেওয়ার জন্যে আমাদেরকে এখানে সেট অর চেঞ্জ অ্যাড্রেসে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিয়েছি এখানে আমাদের টোমো চেঞ্জ অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে এটা আমরা কোথায় পাবো এটা পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে আমি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে চলে এসেছি আপনারা আপনার ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নেবেন যদি আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট না থাকে তাহলে আপনি ইয়া থেকে আমাদের প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে নিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে যে পাসফ্রেজটা দেওয়া হবে সেটা যত্ন করে রাখবেন কারণ ওইটাই হচ্ছে আপনার সিকিউরিটি ওইটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড যাই বলেন এরপরে এটা কখনো হারিয়ে গেলে বা যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন সেই ডিভাইসটা নষ্ট হলে আপনার পরবর্তী কোন নতুন কোনো ডিভাইসে এই এই ওয়ালেটে লগ করতে গেলে পাসপ্রেসটা প্রয়োজন পড়বে তো অ্যাকাউন্ট করার পরে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডান পাশে উপরের দিকে এখানে এই যে একটা চিহ্ন আছে টু লাইন এই চিহ্নটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে লিখব টোমো চেন টোমো এ দেখুন উপরে প্রথমেই চলে এসেছে টোমো চেন এখানে টোমোচেনটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আমরা ফিরে যাব আমাদের ওয়ালেটে এখানে আমাদের টোমোচেন অ্যাড হয়ে গেছে এখানে টোমোচেনের উপরে ক্লিক করে আমরা যে রিসিভ অ্যাড্রেসটা আছে সেটাকে কপি করব। কপি করার পরে আমরা ফিরে যাব আমাদের যে বট রয়েছে সেখানে এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেব পেস্ট সেন্ড সেন্ড করে দিলাম সাকসেসফুলি হয়ে গেল এখন ব্যাক এবার আপনার যখন উইথড্র অ্যামাউন্ট হয়ে যাবে আপনি এখান থেকে উইথড্রতে ক্লিক করলে আপনার এখানে এখানে দেখাচ্ছে you don't you have to own at last six crore meta metaship V two in your balance to withdraw অর্থাৎ আমার এখানে নেই আমার uh, পর্যাপ্ত অ্যামাউন্ট ছয় কোটি মেটাশিপ ভি টু টোকেন আমার নেই যে কারণে আমাকে উইথড্র দিচ্ছে না আপনার হয়ে গেলে আপনাকে এখানে জাস্ট কনফার্ম করতে uh, করতে হবে অ্যামাউন্টটা দিয়ে কনফার্ম করলে আপনার ওয়ালেটে চলে যাবে তবে আপনার ওয়ালেটে গেলেও আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে এটাকে দেখতে পাবেন না দেখতে হলে কি করতে হবে এখানে আপনি ক্লিক করবেন ইনভাইট ইনভাইটে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন একটা টোকেন অ্যাড্রেস দিচ্ছে এই যে টোকেন অ্যাড্রেসটা এই পুরোটা এখান থেকে শুরু করে এই জায়গাটা এই জায়গাটা আমাদেরকে কপি করে নিতে হবে ঠিক টোকে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখাটার পর এখানে জাস্ট চেপে ধরবেন চেপে ধরার পরে এটা কপি হয়ে যাবে অটোমেটিক তারপরে আমরা চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে ঠিক আগের বারের মতো এখানে উপরে যে এই যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করেছি সেটা এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে দেখতে পাবেন এই ধরনের কোনো টোকেন নেই এখানে অ্যাড কাস্টম টোকেন একটা লেখা আসবে এই যে নিচে অ্যাড কাস্টম টোকেন লেখাটা এসেছে এই অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করব আমি এই ধরনের একটা ভিডিও এর আগেও দিয়েছি কিভাবে কাস্টম টোকেন অ্যাড করবেন সেটাও দেখে নিতে পারেন সেখানে আরও ডিটেলসে আছে আমি এখানে তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি অ্যাড কাস্টম টোকেনে অ্যাড করার পরে এখানে চেইনটা সিলেক্ট করবেন টোমো চেন যেহেতু আমাদের এই টোকেনটা টোমো চেনের এখানে নেটওয়ার্ক যেটা রয়েছে এটা ইথারিয়াম বাই ডিফল্ট থাকে এখানে ক্লিক করে ইথারিয়ামের উপরে ক্লিক করলে এখানে এ দেখুন তিন নম্বরে টোমো চেন রয়েছে আমি টোমো চেন ক্লিক ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল তারপরে কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে পেস্টে ক্লিক করলে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবং নেম সিম্বল আর ডেসিম্বল অটোমেটিকলি বসে যাবে তারপর জাস্ট ডানে ক্লিক করবেন এইবার যখন আপনি আপনার টোকেনটা উজ্জ্বল দিবেন তখন এটা আপনার ওয়ালেটে চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত মেটাসি বা ভিটু টোকেনের এবং যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তা আমাদের টেলিগ্রাম গ্রুপে করতে পারেন আমাকে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং সেখানে আমার পোস্টের নিচে কমেন্ট করতে পারেন টুইটারে মেসেজও করতে পারেন আর ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে সেখানেও চাইলে যুক্ত হতে পারেন এবং আপনার প্রশ্ন লিখে পোস্ট করতে পারেন সেখানে অনেকে আছে আপনার উত্তর দেওয়ার জন্য আশা করছি কেউ না কেউ অথবা আমাদের টিমের কেউ আপনার উত্তরটা সঠিকভাবে দিয়ে দিবে এবং আপনার উপকার হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন কারণ লাইক না করলে কি হয় যখন আপনারা দেখছেন আপনাদের উপকার হচ্ছে কিন্তু আপনারা লাইক করছেন না তখন ইউটিউব অটোমেটিক সেই ভিডিওটাকে ডাউন করে দেয় ফলে অন্য কেউ হয়তো এই এই কাজটা করতো সে এই যদি এই ভিডিওটা পেত তার কাছ পর্যন্ত ভিডিওটা আর পৌঁছায় না তাই যদি ভিডিওটা আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন